আল্লাহ রব্বুল আলমিনের মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে রমজান মাস দান করেছেন আজকে রমজানের বিশ তারিখ আজকে বিশ রমজান আমরা জানি রমজানের প্রথম দশ দিনকে বলা হয় রহমতের দিন আউ্বাল রহমাতুন মাস্তানের দশ দিনকে বলা হয় মাফেরাতের দিন ওয়াউসাতুহু মাফেরাতুন রহমতের দিন শেষ হওয়ার পরে মাফদারাতের দিনও শেষ হওয়ার পথে আজকে মাফদারাতের দিনের শেষ দিন আজকে ইফতারের টাইমে এই দিন শেষ হয়ে যাবে বিশ রোজা শেষ হয়ে যাবে ইফতারের টাইম থেকে নিয়ে একুশ নম্বর রোজার রাত শুরু হবে একুশ নম্বর তারাবি করা হবে আজকে রাত্রে আর একুশ নম্বর রোজা সেহরি খাওয়া হবে আজকে রাত্রে এই জন্য হুজুর সাল্লাহ আলাইসাল্লাম শরীফের মধ্যে এরশাদ ফরমান রমজানের শেষ দশ দিন তোমরা সবে কদর তালাশ করো লাইলাতুল কদর তালাশ করো অন্য আদেশে আছে শেষ দশ দিনের বেজুর রাত শেষ দশ দিনের বেজুর রাত সবে কদর যাবে সবে কদর হবে এই জন্য সবে কদরের তালাশের জন্য আমরা অনেকে কি করি এতে কাজ করি সবে কদরের তালাশের জন্য কেউ যদি এতে কাজ করে তাহলে তার থেকে সবে কদর মিস হবে না সে অসভ্য কদরের ফজিলত থেকে বঞ্চিত হবে না মাহরুম হবে না এজন্য যারা এতেকাফে ঢুকতে চান এতেকাফ করতে চান তার এতেকাফের টাইম হলো আজ একুশ নম্বর রাত থেকে আজকে ইফতারের টাইম থেকে এর আগে মসজিদে চলে আসতে হবে আজকে ইফতারের আগে আগে মসজিদে চলে আসতে হবে ইফতারের টাইম থেকে নিয়ে সব এতেকাফের সময় শুরু হয়ে যাবে সুন্নতে এতেকাফ আর শেষ হবে কখন এতেকাফের সময় শেষ হবে ঈদের চাঁদ দেখার সাথে সাথে যখন ঈদের চাঁদ দেখা হবে তখন এতেকাফের সময় শেষ হয়ে যাবে দশ দিন দশ দিনও হতে পারে নয় দিনও হতে পারে রোজা যদি উনত্রিশে হয় তো এতেকাফ হবে নয় দিন আর রোজা যদি তিরিশে হয় এতেকাফ হবে দশ দিন এই মাস বেশি সম্ভাবনা তিরিশে হওয়ার এই রমজান মাস তিরিশে হওয়ার সম্ভাবনা বেশি উনত্রিশে হয়ে যেতে পারে কিন্তু বেশি সম্ভাবনা হলো তিরিশে তিরিশে হওয়ার সম্ভাবনা বেশি মূলত এই রমজান মাসের ফজিলত পুরা রমজান মাসের ফজিলত কেন বাড়ছে কোরআনের জন্য কোরআনে কারিমের জন্য কারণ এই মাসে কোরআনে কারিমকে নাজিল করা হয়েছে এই জন্য রমজান মাসের ফজিলত বাড়ছে রমজান মাসের কোন রাত্রে নাজিল হয়েছে সবে কদরের রাত রমজান মাসের সবে কদরের রাত কোরআন নাজিল হয়েছে এই জন্য সবে কদরের ফজলত বাড়ছে আল্লাহ পাক রাবুল আলমের সুরা কদর নামে একটা সুরা নাজিল করেছেন সুরা কদর নামে একটা সুরা নাজিল হয়েছে কোরআনে কারিমের মধ্যে একটা সুরা আছে যে সুরার নাম হলো সুরা কদর আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে লাইলাতুল কদরে আমি এই কোরআন শরীফ নাজিল করেছি অর্থাৎ কোরআন শরীফ আগে থেকেই লৌহে মাহফুজে ছিল দুনিয়া সৃষ্টির আগে থেকেও যদিও কোরআন নাজিল হয়েছে হজুর সাল্লাম দুনিয়াতে আসার পরে দুনিয়ার মধ্যে নাজিল হয়েছে কিন্তু এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই আল্লাহ পাক রাব্বুল আলমিন কোরআন তেলাওয়াত করেছে কোরআন শরীফ কোরআন শরীফ আগে থেকে লোহে মাহফুজে সংরক্ষিত ছিল লোহে মাহফুজ থেকে পুরা কোরআন প্রথম আসমানে নাজিল হয়েছে লোহে মাহফুজ থেকে পুরা কোরআন আল্লাহ রাবুল আলমীর প্রথম আসমানে নাজিল করেছেন যে রাত্রে কোরআন নাজিল করেছেন ওই রাত্র ওই রাত্রের নাম হলো শবে কদর যে রাত্রে লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে পুরা কোরআন শরীফ নাজিল করা হয়েছে ওই রাতের নাম কি ওই রাতের নাম হলো শবে কদর আল্লাহ পাক রাব্বুল আলামিনের জন্য ارشاد ফরমান ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি শবে কদরের রাত্রে কদরের রাত্রে আমি কি করেছি কোরআন নাজিল করেছে এখন আমরা এখন বুঝলাম যে কদরের রাত্রে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে এখন স্বাভাবিক হয়ে পরে মনের মধ্যে প্রশ্ন জায়গা তো কি হয়েছে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে তা আমাদের জন্য এর মধ্যে ফায়দা কি আল্লাহ পাক রাব্বুল পরের আয়াতে আবার জিজ্ঞাসা করতেছেন হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে ওয়ামা আদারাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন কদরের রাত কি লাইলাতুল কদর কি জিনিস এই রাত্রে কি পরিমাণ ফায়দা কি এই রাত্রের কি পরিমাণ মর্যাদা কি পরিমাণ মাহাত্ম এই রাতের কি পরিমাণ ফজিলত এগুলো কি আপনার জানা আছে আপনি কি জানেন কদর কি কদরের রাত্র কি এই জিনিস কি আপনার জানা আছে আল্লাহ পাক উৎসাহ অন্তরের মধ্যে উৎসাহ সৃষ্টি করতেছেন যে মানুষ কি হোক আকাঙ্ক্ষা করুক যে কি জিনিস কদরের রাত্র কি জিনিস এর মধ্যে কি পরিমাণ ফজিল এটা একটা উৎসাহ হোক আগ্রহী হোক আগ্রহী হওয়ার জন্য আল্লাহ তালা নিজেই প্রশ্ন করতেছেন তারপর আবার নিজেই আল্লাহ তালা জবাব দিতেছেন আল্লাপাক রাবুল খায়রুম মিন আলফি যে লাইলাতুল কদর কদরের রাত এমন মর্যাদাশীল এমন বরকতময় এমন ফজিলতপূর্ণ এই রাত এই এক রাত যদি কেউ এবাদত করে তাহলে হাজার মাসে এবাদত করলে যে পরিমাণ সব হবে এক রাত এবাদত করলে এর চেয়ে বেশি সব হবে হাজার মাস এবাদত করলে যে পরিমাণ সব হবে আল্লাহ ফরমান লাইলাতুল কাদরি মিন ওই এক এক হাজার মাসের চেয়েও বেশি এই এক রাতের মধ্যে এক হাজার মাসের চেয়েও বেশি কি পরিমাণ বেশি এটা আল্লাহ তাআলা ভালো জানেন এক হাজার মাস না যে আল্লাহ তালা এটা বলেন নাই যে এক হাজার মাসে যে সব হবে এক হাজার মাসে বাদত করলে যে পরিমাণ সব হবে এই পরিমাণ সব এটা আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালা বলতেছেন এক হাজার মাস এবাদত করলে যে পরিমাণ সব হবে এর চেয়ে বেশি সব এই এক রাত্রি এখন বেশির পরিমাণ কতটুকু হবে আল্লাহ তালাই ভালো জানে এই সব কদরের দরকার আছে না আমাদের কদরের রাত দরকার আছে না যে এক রাত এবাদত করলে এক হাজার মাসের চেয়েও বেশি সোয়াব আমার আমার নামায় জমা হবে আগেকার উন্মত আগেকার উন্মত লম্বা লম্বা হায়াত পাইতো কেউ নয়শো বৎসর কেউ এক হাজার বৎসর কেউ বারোশো বৎসর এরকমভাবে হায়াত পাইত লম্বা হায়াত আর এই উম্মতের হায়াত ষাট সত্তর আশি বৎসর বেশি থেকে বেশি একশো বৎসর আর আগেকার উম্মতের বাচ্চাদের বয়স থাকতো দেড়শো থেকে দুইশো বৎসর আগেকার উন্মতের বাচ্চাদের বয়স কত থাকতো দেড়শো থেকে দুইশো বছর হলে এটা এখনো শিশু রয়েছে বাচ্চা রয়েছে আর আমাদের উম্মত এই উম্মতের বয়স একশোর ভিতরেই শেষ তো যখন হজুর আগের উম্মতের ঘটনা বলতেন সাহাবাই কেরামদেরকে যেমন ইসরায়েলের এক লোক ছিল এক হাজার মাস আল্লাহ রাস্তায় জিহাদ করছে এক হাজার মাস কি করছে আল্লাহ রাস্তায় জিহাদ করছে এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এক হাজার মাসে হিসাব করলে কয় তিরাশি বৎসর চার মাস তো সাহাবাদের মনের মধ্যে সাধারণত স্বাভাবিকভাবে একটা আফসোস লাগলো আক্ষেপ লাগলো হায় আগের উন্মতরা এত লম্বা লম্বা হায়াত পাইছে আটশো বছর নয়শো বছর এক হাজার বছর তারা বেশি বেশি আবাদতবন্দি করছে আমল নামার মধ্যে বেশি বেশি সোয়াব জমছে আর আমাদের বয়সী ষাট সত্তর আশি বছরের জিন্দগি আর ওই পরিমাণ সব তো আমাদের আমল নামায় জমবে না আমরা ওই পরিমাণ সব আমরা পাবো না একটা আফসুস মনের মধ্যে আসছে আবার কোনো কোনো বর্ণনা এটাও পাওয়া যায় যে হজুর সাল্লাহ আলসালামদেরকে এরকম বলতেছেন যে বনে ইসরায়েলের চারজন প্রসিদ্ধ নবী চারজন নবী এরকমভাবে আবাদত করছেন প্রত্যেকে আশি বৎসর আশি বৎসর করে আবাদত করছেন এক সেকেন্ডের জন্য এবাদত থেকে গাফিল হন নাই কোন কোন নবী হজরত আইব আলাই সালাম হজরত জাকারিয়া আলাই সালাম হজরত হিজকিল আলাই সালাম হজরত ইউসা আলাই সালাম চারজন নবীর ঘটনা বর্ণনা করছে হুজুর সাল্লাহ আলাইসালাম মজলিসে তো সাহাবাই কারামেদের দিলের মধ্যে আফসোস লাগলো হয় আগের উন্মতরা এরকমভাবে লম্বা লম্বা হায়াত পাইছেন এই জন্য ওনারা বেশি বেশি আবাদত করতে পারছেন আমরা যদি এরকম হায়াত পাইতাম বেশি লম্বা তাহলে আমরাও বেশি বেশি আবাদত বন্দিকে করতে পারতাম তো আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের হযরত ইব্রাহিম আলাইহিস মাধ্যমে সূরা কদর পাঠিয়ে দিলেন إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر যে আগের উম্মতরা এক হাজার মাস এবাদত করে এক হাজার মাসের সব পাইতো আর এই উম্মতরা এক রাত এবাদত করবে এক হাজার মাসের চেয়ে বেশি সব পাইতো আগের উম্মতের জন্য সবে কদর ছিল না আগের উম্মতরা সবে কদরের সোয়াব ছিল না আগের উম্মতের জন্য শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ পাক রাবুল আলম বিশেষভাবে এই সব নাজিল করছেন বিশেষভাবে এই সব দান করছেন আল্লাহ তালা আগের উম্মত এক হাজার মাস এবাদত করার পরে এক হাজার মাসের সব আর এই উম্মত কি করবে এক রাত এবাদত করবে সর্বপ্রথমের এক রাত এবাদত করবে এক হাজার মাসের চেয়ে বেশি সব সুবাহান আল্লাহ বলার দরকার না সুবাহান এক হাজার মাসে কতদিন হয় তিরাশি বৎসর চার মাস তিরাশি বৎসর চার মাস এক রাত এবাদত করলে তিরাশি বৎসরের সব তিরাশি বৎসর চার মাসের সব এখন সবে কদর নির্দিষ্ট না আবার দেখেন কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলমিনের অনুগ্রহ আমাদের উপর যে সবে কদর শেষ দশ দিনের যে কোনো এক রাত হবে রমজান মাসের শেষ দশ দিনের বেজুর রাত্রের যে কোনো এক রাত হবে সবে কদর একটা রাত এখন এটা যদি নির্দিষ্ট হয়ে যেত যে একুশের রাইট বা তেইশের রাইট বা পঁচিশের রাইট বা সাতাইশের রাত বা উনত্রিশের রাত এটা যদি নির্দিষ্ট হয়ে যেত তাহলে তো আমরা একটাই পাইতাম সব সব কয়টা পাইতাম সবে কত সব একটা পাইতাম এখন হাদিসের মধ্যে আসছে কেউ যদি শেষ দশ রাত্রের প্রত্যেক রাত্রে সবে কদর মনে করে আবাদত করে যদি মনে করে আজকে সবে কদর হতে পারে আজকে বেশি বেশি আবাদত করতে হবে কারণ হুজুর সাল্লাহ সাদ ফরমান মান কাম আলা ইলাত আল কাদরি ইমান গফির মা মিন যামবিহি যে ব্যক্তি সবে কদরের রাত ইমানের সাথে সওয়াবের আশায় মানুষকে দেখানোর জন্য না ইমানদার সে তার ইমান আছে মানুষকে দেখানোর জন্য না লোক দেখানোর জন্য না যে মানুষ আমাকে বড় ইবাদত আবাদত গুজার বলবে বড় মুসল্লি বলবে বড় নামাজি বলবে বড় আবাদত বন্দী কর্নেওয়ালা বলবে এজন্য না এই সবে কদরের অনেক সব অনেক ফজিলত অনেক বরকতময় এই রাত এই রাতে যদি আমি আবাদত বন্দী করি তাহলে হাজার মাসের চেয়েও বেশি সব আল্লাহ তালা আমার আমল নামায় দেবেন এই জন্য আল্লাহ পাক রাবুল আলমিনের রেজাবন্দির জন্য সন্তুষ্টির জন্য কেউ যদি এক রাত আবাদত করে আল্লাহ পাক রাবুল আলমী তার পিছনে সমস্ত গুণা মাফ করে দিবেন সমস্ত গুণা মানে সগিরা গুণা আর এছাড়া তো আরো অনেক অন্যান্য অন্যান্য সব আছেই গুণাও মাফ হবে হাজার মাসের চেয়ে বেশি সব হবে এই নিয়তে আমি আমাদের বন্ধু করলাম এখন প্রত্যেক রাত দশ রাত আছে শেষ শেষ দশ দিনে কয়েকটা রাত আছে দশটা রাত আছে দশ রাত যদি কেউ সবে কদরের আশায় সবে কদর পাওয়ার আশায় প্রত্যেক রাত আবাদত করে যেমন আজকে রাত আজকে যে দিন গত দিন গিয়ে যে রাত আসবে সামনে যে রাত আসতেছে এটা হলো একুশের রাত রমজান মাসের একুশের রাত তো সবে কদর একুশের রাতে যেতে পারে বেজুর আজকে রাত্রে যদি কেউ সবে কদরের জন্য সবে কদরের আশায় আপাতত বন্দি করে তাহলে এক এই রাতে সে সবে কদরের সব পাবে আবার কালকের রাত পরের রাতে যদি সবে কদরের আশায় আবার আপাতত বন্দি করে তাহলে আরেকটা সবে কদরের সব পাবে এরকম দশটা রাত আবাদত করলো সবে কদরের জন্য দশটা সবে কদর সব পাইল সবে কদর নির্দিষ্ট হয়ে গেলে সব পাইতো কয়টা একটা এখন নির্দিষ্ট নাই এখন প্রত্যেক রাত সে মনে করে আজকে হতে পারে সবে কদর আজকে হতে পারে সবে কদর এই জন্য সে প্রত্যেক রাতে মাদক বন্দি করে এখন তার আমল নামায় এক রমজানে আগে যদি নির্দিষ্ট হইতো তাহলে সবে কদরের সব পাইতো একটা এখন হয়ে গেছে দশটা এখন হয়েছে কয়টা দশটা এখন নির্দিষ্ট না হওয়ার মধ্যে লাভ হয়েছে নির্দিষ্ট না হওয়ার কারণে কি হয়েছে লাভ হয়েছে না এই জন্য আল্লাহ তালা এটা নির্দিষ্ট করে নাই যে প্রত্যেক রাত সে এবাদত করুক সবাই কথা মনে করে আমি প্রত্যেক রাত সব দিয়ে দেবো তো এটা উন্মতের জন্য ফায়দা হয়েছে তাহলে একজন মানুষ যদি এক রমজান দশটা সবে কদর সবে কদরের সব পেয়ে যায় তাহলে আটশো তেত্রিশ বৎসর চার মাসের সব পাইল সে আবাদত করলো কয়দিন কয় রাত দশ রাত মাত্র দশটা রাত সে কি করলো আবাদত করলো আর তার আমল নামে সব হইল কত বছরের আটশো বছরের বেশি আটশো তেত্রিশ বছর চার মাসের সব আগের উম্মত আটশো বছর এবাদত করে সব পাইতো আটশো বছরে আর এই উম্মত দশ রাত এবাদত করে সব পাবে আটশো বছরের এর চেয়েও বেশি আটশো বছর না আটশো বছরের চেয়ে বেশি তাহলে কোন উম্মত ফায়দা ফায়দা পাইলো বেশি আমরা পাইলাম না ফায়দা এখন তাহলে আমাদের জন্য এত এত ফজিলত এত এত সোয়াব فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم হুজুর সাল্লাল্লাহু আলাইহি শরীফের মধ্যে ইরশাদ ফরমান এই রাত এই সবে কদরের রাত এত এত মর্যাদা মর্যাদাশীল এত ফজিলতপূর্ণ হাজার মাসের চেয়েও বেশি সোয়াব পাওয়া যায় এরপরে যদি কেউ বঞ্চিত হয় তাহলে এটা আসলেই হতভাগা এটা আসলেই কিতা আসলেই হতভাগা এটা এটার এটা মাহরুম বঞ্চিত সে সমস্ত কল্যাণ থেকে সমস্ত বালাই থেকে সে বঞ্চিত হয়ে গেল আল্লাহ পাক রাব্বুল আলমিনের ভান্ডার খুলে দিচ্ছেন সোয়াবের ভান্ডার আমাদের জন্য যে যে যতটুকু পারি বেশি বেশি পারি আমরা নিতে থাকি আল্লাহ তালার এই ভান্ডার থেকে খাজানা থেকে এরপরেও যদি আমি নিতে চাই না এরপরেও আমি গুনার মধ্যে থাকি এরপরেও আমি সবে কদরের তালাশ করি না সবে কদরের জন্য আবাদতবন্দি করি না তাহলে আমার চেয়ে হতবাগা আর কেউ নাই এটা সবচেয়ে বড় হতবাগা সে মাহরুম তাকাত হরিমা খাই দেখা তাকাত হরিমা সে আসলেই মাহরুম হুজুর সাল্লাহ সব ফরমান এই জন্য এই সবে কদরের জন্য আমরা কি করব সবে কদরের তালাশে প্রত্যেক রাত এরকমভাবে কিছু কিছু আমরা এবাদত বন্দী বাড়াই দেবো নির্দিষ্ট নির্দিষ্টভাবে কোনো নামাজ নাই যে সবে কত এত রাখাত নামাজ পড়তে হবে এইভাবে এইভাবে পড়তে হবে ওই ওই সুরা পড়তে হবে এরকম কোনো নিয়ম নাই যার মনে চায় যত রাখাত নফল নামাজ দুই রাকাত দুই রাখাত করে পড়ুক উমরি গাজা নামাজ আছে ওইগুলো পড়ুক অথবা কোরআন শরীফ তেলাওয়াত করুক অথবা তাসমি তাহালিল করুক এই সবে কদরের তালাশ আমরা কি করি এই সবে কদরের তালাশের জন্যই তো এতে কাফ এতে কাফ কিসের জন্য সবে কদরের তালাশের জন্যই এতে কাফ সবচেয়ে এতেকাফের জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদে হারাম মক্কার মসজিদ এক নম্বর এক নম্বর হলো মক্কার মসজিদ দুই নম্বর হলো মদিনার মসজিদ তিন নম্বর হলো বাইতুল মুকাদ্দাস আর চার নম্বর হলো সমস্ত জামে মসজিদ এছাড়া যত জামে মসজিদ আছে সমস্ত জামে মসজিদ হলো চার নম্বর যেমন আমাদের এই মসজিদ জামে মসজিদ আমাদের এটা জামে মসজিদ না তো জামে মসজিদ যত জামে মসজিদ আছে সব হলো চার নম্বর সারা দুনিয়া যত জামে মসজিদ আছে জামে মসজিদ মানে যে সমস্ত মসজিদের মধ্যে জুম্মা হয় জুম্মার নামাজ হয় এটাকে বলে জামে মসজিদ আর এর পাঁচ নম্বর হলো পাঞ্জেগানা মসজিদ যেখানে জুম্মা হয় না শুধুমাত্র পাঁচ অক্টের নামাজ হয় এটাকে বলে পাঞ্জেগানা মসজিদ আমাদের দেশে এটাকে বলে কি পাঞ্জাগানা মসজিদ মানে পাঁচ অক্টর নামাজ পড়া হয় এখানে না জুম্মা হয় না এটা হলো পাঁচ নম্বর পুরুষের জন্য মসজিদে এসে মসজিদে যে কোনো মসজিদে মক্কার মসজিদ হোক মদিনার মসজিদ হোক বাইতুল মুকদ্দাস হোক জামে মসজিদ হোক পাঞ্জাগানা মসজিদ হোক যে কোনো মসজিদে কী করতে হবে পুরুষরা এতেকাফ করতে হবে পুরুষের জন্য শর্ত মসজিদ মসজিদ হতে হবে আর মহিলাদের জন্য হলো মহিলারা এতেকাফ করবে গড়ের মধ্যে মুস্তাহাব করলে ভালো সব হবে না করলে কোনো গুণা হবে না মহিলারা কি করবে ঘরের মধ্যে এতেকাফ করবে নিয়ম কি মনে করুন কারো ঘরে যদি কয়েকটা রুম থাকে কয়েকটা রুম আছে মনে করুন তো এক রুম নির্দিষ্ট করে দিলাম আমি এই রুমের মধ্যে কি এতে এতেকাফ করব সহজ একটা রুমের মধ্যে থাকলে এই যে রুমের সাথে কি আছে বাথরুম আছে বা প্রয়োজনে বাথরুমের জন্য অন্য রুমে যাওয়ার জন্য অসুবিধা নাই একটা রুম আলাদা করে নিলেন অথবা কারো কয়েকটা রুম নাই তিনি কি করবেন এক রুমের একটা কোনায় কি করবেন পর্দা দিয়ে দিলেন এর ভিতরে যায় নামাজ নামাজ বিসিএ নামাজের ব্যবস্থা করে সব কিছু এখানে ঘুমানোর ব্যবস্থা করে সব কিছু রাখলেন এর ভিতরেই থাকলেন রুমের ভিতরেই থাকলেন ঘরের এক কোনায় পর্দা দিয়ে আলাদাভাবে করে দিলেন একটা আলাদা রুমের মতো করে দিলেন ছোট রুম এখানে থাকলেন এতে কাজ করলেন রান্না বান্না প্রয়োজনীয় যে কোনো জিনিস যারা আছে ঘরের অন্যদেরকে বলতে পারবেন এখানে বসে বসে কোনো সমস্যা নাই সহজ মহিলাদের জন্য এতে কাজ করা আরও সহজ চাইলে করতে পারেন মুস্তাহাব মহিলাদের জন্য হলো মুস্তাহাব রমজান মাসের শেষ দশ দিন হল মুস্তাহাব মহিলাদের জন্য আর পুরুষদের জন্য হলো সুন্নতে মুআকাদা কেফায়া রমজানের শেষ দশ দিন এতে কাজ করা পুরুষদের জন্য হলো সুন্নতে মোয়াক্কাদায় কেফায়া সুন্নতে মোয়াক্কাদায় কেফায়া মানে গুরুত্বপূর্ণ সুন্নত হুজুর সাল্লাহ সবসময় এতে কাজ করতেন কোন রমজানে কি করতেন এরকম শেষ রমজানে তিনি তিরিশ দিন এতে কাজ করছেন তারপর আমাদেরকে জানাই দিয়েছেন উম্মদদেরকে জানাই দিয়েছেন যে তোমরা শেষ দশ দিন এতে কাজ করবে কারণ শেষ দশ দিনের বেজুর রাত্রে যে কোনো রাত কি হবে সবে কদর হবে আমি সবে কদরের নির্দিষ্ট তারিখ জানানোর জন্য বের হয়েছিলাম কিন্তু দুইজনের মধ্যে ঝগড়া লাগছে দুইজনের মধ্যে ঝগড়া লাগছে তো আল্লাহ তালা এটা আমার জেন থেকে উঠাই নিছেন আমি ভুলে গেছি যে কোন তারিখ সবে কদর এটা আমি ভুলে গেছি কিসের জন্য দুইজন মুসলমানদের ঝগড়া ঝগড়ার জন্য চিন্তা করে দেখেন ঝগড়া জাতি কি পরিমাণ মারাত্মক গুণা এর জন্য কি হয়ে গেছে সবে কদরের তারিখটাও আল্লাহ তালা উঠাই নিয়েছেন তো আল্লাহ তাল্লাহ চাইলে তো পরে আবার জানাই দিতে পারতেন আচ্ছা পারতেন না কিন্তু জানা না এটা আল্লাহ তালা এভাবেই রাখছেন হুজুর সাল্লাহ আলসালাম আল্লাহ তালাকে এরকমভাবে জিজ্ঞাসা করেন সাহাবা আচ্ছা, একরাম বারবার জিজ্ঞাসা করেন ইয়া রাসুল্লাহ কোন তারিখ সবে কত কোন তারিখ সবে কত তো হুজুর সাল্লাহ রাগ করছেন কোন তারিখ সবে কত নির্দিষ্ট করার যদি আল্লাহ তালার ইচ্ছা থাকতো তাহলে আল্লাহ তালা আমাকে আবার জানাই দিতেন যেহেতু আল্লাহ তালা জানান নাই তাহলে বুঝা গেল আল্লাহ তালা চাইতেছেন এটা নির্দিষ্ট না তাকার জন্য অনির্দিষ্ট থাকবে এটাই আল্লাহ তালা চাইতেছেন এরকম অনির্দিষ্ট রয়েছে তো যাই হোক এতেকাপ আবার তিন প্রকার এতেকাপ হলো তিন প্রকার ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা আর হলো মুস্তাহাব মহিলারা যদি চান এতেকাফ করতে ঘরের মধ্যে এতেকাফ করতে পারবেন মহিলাদের জন্য এতেকাফ করা মুস্তাহাব মহিলাদের জন্য এতেকাফ করা মুস্তাব মুস্তাব বুঝিত মুস্তাব হলো করলে সোয়াব না করলে কোনো গুণা নাই যে আমল করলে সোয়াব আছে করলে সোয়াব আছে না করলে কি হবে না কোনো গুণা হবে না এটাকে বলে মুস্তাহাব রমজান মাসে একটা মুস্তাব আমল করলে ফরজের সমান সোয়াব পাওয়া যায় রমজান মাসে একটা নফল আমল করলে কি হয় ফরজের সমান সোয়াব পাওয়া যায় তো এজন্য কোনো মহিলারা যদি চান ঘরের মধ্যে এতেকাফ করতে তাহলে এতেকাফ করতে পারবেন কিভাবে করবে মহিলারা যদি রুম কয়েকটা থাকে তাহলে যে কোনো এক রুমের মধ্যে নির্দিষ্ট করে নেবেন যে আমি এই রুমে এতেকাফ করব। অন্য রুমে গেলেন না শুধু এই রুমেই দশ দিন থাকলেন এই রুম থেকে বের হলেন না এখানেই বসে এবাদত বন্দি করলেন প্রয়োজনে যদি রুমের সাথে যদি বাথরুম না থাকে তাহলে পেশা পায়খানা হজুর জন্য অন্য রুমে যেতে পারবে কিন্তু কথা না বলে আবার কাজ সেরে আবার চলে আসবেন আর যদি রুম কয়েকটা না থাকে তাহলে যে রুমে তিনি থাকেন ওই রুমের এক সাইডে যে কোনো এক পাশে কি করবেন পর্দা দিয়ে আলাদাভাবে আলাদা করে দিলেন পর্দা দিয়ে আরেকটা ছোটো একটা রুমের মতো বানিয়ে দিলেন রুমের এক কোনায় মনে করেন এই এটা একটা রুম মনে করেন এটা একটা ঘর এই ঘরের মধ্যে এই কোনায় পিলার সহ নিয়ে এখান থেকে নিয়ে আমি কি করলাম ওই কোনার মধ্যে একটা রুম রুমের মতো পর্দা করে দিলাম তাহলে এটা একটা রুম হয়ে গেল না আলাদা ছোট পর্দার রুম এই রুমের ভিতরে চলে গেলাম এরকম ভাবে আমি এখানে কি করলাম এতে কাজ করলাম এইবার মহিলারা এই ঘরের মধ্যেই এতে কাজ করতে পারবেন এখানে বিছানা ব্যবস্থা রাখবেন নামাজের ব্যবস্থা রাখবেন ঘুমানোর ব্যবস্থা রাখলেন সবকিছু রাখলেন ঘরের অন্যরা যারা আছে তাদেরকে বলে দিতে পারবেন যে আজকে এটা এটা রান্না করবে তিনি যদি মুরব্বী হন বলে দিতে পারবেন এখান থেকে এই জায়গায় বসে বসে কি করবেন আজকে এটা সকালে বলে দিলেন একবার যে আজকে দিনের বেলা ইফতারের টাইম এগুলো রান্না করবে রাত্রে বলে দিলেন আমার সেহরি টাইমে কি রান্না হবে না হবে কিভাবে হবে না হবে সব কিছু তিনি এখান থেকে বলে দিতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক আর সবে কদরের মূল উদ্দেশ্য কি আমরা সবে কদরের তালাশ সবে কদরের সব যাতে আমরা আমরা পাই এই এবাদত বন্দি করলে আরেকটা ফায়দা আছে সবে কদরের রাত্রের একটা ফজিলত হাদিসের মধ্যে আসছে ইজা কান লাইলাতুল কদরি নাজালা জিব্রাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা যখন সবে কদর রাত হয় সবে কদর রাত্রে কি হয় হজরত জিব্রাইল আলাইহিস ইসলাম ফেরেশতাদের এক জামাত নিয়ে নাজিল হন দুনিয়ার মধ্যে অবতরণ করেন যেমন আল্লাহ তাআলা ইরশাদ ফরমান تنزل الملائكة والروح فيها بإذن ربهم এই ফেরেস্তারা কি করেন নাজিল হন অবতরণ করেন দুনিয়ার মধ্যে রুহের দ্বারা এখানে উদ্দেশ্য হলো হজরত ইব্রাহিম আর অনেক উদ্দেশ্য আছে অন্য অন্য আরেক ফেরেস্তার জামাত বা অন্য খাস এক জামাত ফেরেস্তাদের বা অন্য আরেক একজন ফেরেস্তা যিনি যার নাম রুহ এরকমভাবে অনেক তফসিল আছে এই রুহ শব্দের এখানে উদ্দেশ্য হলো মেইন প্রসিদ্ধ মত হলো যে হজরত জিব্রাহিম আলী ইসলাম যেমন হাদিসের মধ্যে আসছে ইদা কাদরি নাজালা ফি কাবকাবাতি মিনাল মালাইকা হজরত আলী ইসলাম ফেরেশতাদের এক জামাত নিয়ে এই রাত্রে কি করেন অবতরণ করেন আল্লাহ তালার হুকুমে সমস্ত কল্যাণ এবং বালাই নিয়ে এই রাত কি করেন ফেরেস্তারা হাজিল হন এই রাত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাত্রের পুরা অংশ শান্তিময় থাকে সালাম মানে কি শান্তিময় শান্তি অথবা ফেরেস্তারা এই রাত সারা রাত যারাই দোয়া করে যারাই আল্লাহ তালার আবাদত বন্দি করে যারা নামাজ পড়ে যারা তাসবি তাসবি তালাবাত করে জিকির আজকার করে প্রত্যেকের জন্য এরকম ভাবে দোয়া করতে থাকেন সালাম সালাম প্রত্যেকের জন্য সালামের দোয়া দোয়া করতে থাকেন শান্তির দোয়া করতে থাকেন যেমন হাদিসের মধ্যে আসছে يصلون على كل عبد قائم أو قائد يذكر الله عز وجل ফেরেশতারা কি করেন দোয়া করতে থাকেন রহমতের দোয়া করতে থাকেন প্রত্যেকের জন্য যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করতেছে অথবা বসে বসে এবাদত করতেছে আল্লাহ তাল্লাহর নাম লইতেছে আল জিকির আজকার করতেছে প্রত্যেকের জন্য ফেরেস্তারা কি করতে থাকেন দোয়া করতে থাকেন এই এই অবস্থা এই রকম ভাবে শান্তিময় অবস্থা কতক্ষণ থাকবে আমরা বলি না যে এই টাইম আজকে শেষ সময় এই সেহরির টাইম শেষ হওয়ার সাথে সাথে সবে কদর শেষ সবে কদরের টাইম শেষ সবে কদর শুরু হবে ইফতারের টাইম থেকে নিয়ে যখন ইফতারের টাইম হবে মাগরীব হবে মাগরীবের টাইম শুরু হবে সেখান থেকে নিয়ে কি হবে সবে কদরের টাইম শুরু হবে আর শেষ হবে কখন যখন এই সেহরির টাইম শেষ হয়ে যাবে তখন সবে কদরের টাইম শেষ হয়ে যাবে এই জন্য যারা আজকে এহতেকাফ করতে চান তারা আজকে আজকে আজকে মাগরিবের আগে আগে মসজিদের মধ্যে কি করবেন চলে আসবেন ইফতারের আগে আগে মসজিদের মধ্যে চলে আসবেন এটা হলো পুরুষের জন্য সুন্নতে মোয়াক্কাদা একে পায়া সুন্নতে মোয়াক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুন্নত গুরুত্বপূর্ণ সুন্নত আর কেফায়া মানে মহল্লার যে কয়েকজন যদি আদায় করে নেন মহল্লা থেকে কমপক্ষে একজনও যদি এতেকাফ করে নেন এই আমল করে নেন আদায় করে নেন তাহলে সমস্ত এলাকার জন্য কাফি কাফি মানে যথেষ্ট এই জন্য বলা হয় কেফায়া মানে উনার পক্ষ থেকে যথেষ্ট হয়ে গেছে এ বাদত উনার উনার কারণে সবাই মাফ পায় পেয়ে গেল আর এখন যদি কেউ না করে কেউ যদি না করে তাহলে এলাকাবাসী সবাই গুণাকার হবে এখন এলাকাবাসী চিন্তা করলেন আমরা সবাই গুণাকার হবো তাহলে কাজ করি একজনকে নির্দিষ্ট করে নিই আপনাকে দুই টাকা দেবো দশ দিনের জন্য এতে কাপে বসে যান তাহলে ঠিক আছে দুই হাজার টাকা দিতে হবে কিন্তু উদাহরণ স্বরূপ বলতেছি তো যে দিল টাকা যারা দিল তারা তারাও গুণাগার হবে এতে কাপ তো হবেই না এটা এতে কাপ তো হবেই না যে দিবে তারও গুণা হবে যে নিবে তারও গুণা হবে মাঝখান থেকে এতে কাপ হবে না সব হলো না তো সবও হইল না টাকাও গেল কষ্ট করলো যে এতে কাপ করলো সে নিজে কষ্ট করলো না টাকার জন্য দশ দিন নিজেকে বন্দি রাখলো মসজিদের মধ্যে আর চিন্তা করছে কবে শেষ হবে দিনটা আর কবে আমি সারা পাইব আর কবে টাকা আমার পকেটে আসবে এই চিন্তা করতেছে তো কোনো সব হবে না এরকম না এরকম করলে সোয়াবও হবে না গুণা হবে সোয়াব হবে না উল্টা আরও কি হবে গুণা হবে হ্যাঁ একদম মানুষ মনে করুন এতে কাপে এমনি বসছে তো আপনারা এলাকার মানুষে মনে করলেন যে আমাদের পক্ষ থেকে উনি এতেকাফ করতেছে তো ওনাকে কিছু আমরা হাতিয়া দিয়ে দিই কোনো নির্দিষ্ট না করে ওনার সাথে কোনো আলাপ আলোচনা না করে এমনি খুশি হয় যদি আপনি দেন হাতিয়া হিসেবে দেন অসুবিধা নাই কিন্তু এখন যদি বসছেন এতে কাপে সে যদি মনে করে যে আজকে যদি এই বছর যদি হাতিয়া না দেয় তাহলে আর সামনের বছর আমি আর না এখন যদি যে এতে কাপে বসছে সে যদি এরকম মনে করে তো মনে করে কথার কথা হাতিয়া দিলেন না আপনারা কেউ দিলেন না তো এখন উনি রাগ করলো তাহলে বুঝা গেল উনি টাকার জন্যই তো বসছে তাহলে তো হলো না হ্যাঁ কেউ বসছে দুই দুইজন তিনজন চারজন পাঁচজন মনে করুন এতে কাপে আসছে তো আমরা সবাই মনে করলাম এলাকাবাসী যে ওনারা বসছে আমাদের জন্য আমরা তো আবাদত করা উচিত ছিল এতে কাপে বসা উচিত ছিল কিন্তু আমরা তো বসতে পারি নাই তা আমাদের পক্ষ থেকে চার পাঁচজন আসছেন তা ওনাদেরকে আমরা একটু খুশি করি কিছু খাওয়াইয়া দেয় ভালো ভালো খানে খাওয়াইয়া দেয় ইফতার করাইয়া দেয় সেহেরি করে করাইয়া দেয় কিছু জামা কাপড় কিনে দেয় অথবা কিছু টাকা পয়সা কিছু আমরা দিয়ে দিয়ে দিই দিয়ে দিলাম আমরা কিছু সবাই মিলে এটা কোনো গুণা হবে না মানে ওই যে নির্দিষ্ট করা যাবে না আগে থেকেই আগে থেকে কি করা যাবে না নির্দিষ্ট করা যাবে না হাদিয়া নিয়ে হাদিয়া দিয়ে টাকা পয়সা দিয়ে টাকা পয়সা নিয়ে কাজ করা এতেকাফ করানো উভয়টা গুণা গুণায়ের কাজ কাজ হবে না সব হবে না هو يعتكف الذنوب ويجزى له من الحسنات كعامل الحسنات كلها হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ইতিকাফকারী ব্যক্তি এক গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া নিল গুনাহ থেকে কি করলো সে নিজেকে রক্ষা করলো মসজিদের বাহিরে থাকলে অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় অনেক গুনাহ হয়ে যেতে পারে রমজান মাসে কিন্তু মসজিদে আসার কারণে আমি সমস্ত গুনাহ থেকে বেঁচে গেলাম সব ধরনের গুনাহ থেকে আমি কি করলাম নিজেকে হেফাজত করে নিলাম হুয়া তাকিফু জুনুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মসজিদের বাহিরে থাকলে আমি অন্য অন্য সব করতে পারতাম যেমন অন্য মসজিদে জানাজা হইতেছে আমি চাই বাইরে থাকলে ওই মসজিদে গিয়ে জানাজা নামাজ নামাজে শরিক হইতাম অথবা আত্মীয় স্বজন বা কেউ অসুস্থ হয়েছে আমি রুগী রুগী দেখার জন্য যাইতে পারতাম গেলে আমার সব হইতো আমি মসজিদে ঢুকার কারণে এতেকাফে বসার কারণে আমি ওই সমস্ত বাইরে থাকলে যে সমস্ত বন্দি করতে পারতাম ওই সমস্ত বন্দি করতে পারতেছি না হুজুর সাল্লাহ সাথে ফরমান মসজিদের ভিতরে থাকার কারণে এতেকাফ করলে এতেকাফ করলে বাহিরে থাকলে যেগুলো যে বন্দি করলে যে পরিমাণ সব হবে মসজিদের ভিতরে থাকলে ওই সমস্ত এবাদতবন্দিকে সব আমার আমার নামায় জমা হবে হাসানাতি কাহামিনুল হাসানাতি বাহিরে থাকলে যে সমস্ত এবাদতবন্দি করলে আমার আমল নামায় সব হইতো বাহিরে না থাকার কারণে এতেকাপে বসার কারণে ওই সমস্ত আমল সব আমার আমল নামায় জমা হয়ে যাবে তাহলে করলে লাভ আছে না এই সমস্ত লাভ জেনে জেনে এই সমস্ত এবাদত করলে কি পরিমাণ সব হবে রমজান মাসে এইগুলো মনে করে এই একই না বিশ্বাসের সাথে আমাকে কি করতে হবে যে কোনো করতে হবে হোক সবে কদরের রাতের আমল হোক সব এরকম উদ্দেশ্য থাকবে একটাই আল্লাহ তালাকে সন্তুষ্টি করা আল্লাহ পাক আলমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিকতা ফরমান আমিন ওয়াহুদ আওয়ান আলহামদুলিল্লাহ রাবিল আলমিন